অনেকে কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে যে সুইসাইড করে বিষ খায় ঘুমের ওষুধ খায় কিংবা অন্যান্য পথ অ্যাপ্লাই করে যখন ফাঁসিতে সে ঝুলে যায়